আপনারা যারা আপনাদের ফেসবুক পেজে লাইক বা ফলোয়ার বাড়াতে চান আমি আপনাদেরকে আজকে দুইটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো এই সেটিংসগুলো যদি আপনি আপনার ফেসবুক পেজে সেট করতে পারেন তাহলে ভালো মানের ফলোয়ার ও লাইক খুব সহজেই পেতে পারবেন ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিও শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন সো ফেসবুক পেজের গুরুত্বপূর্ণ দুটি সেটিংস অন করার জন্য প্রথমে আপনাকে ফেসবুক ফেসবুক অ্যাপটা ওপেন করে নিতে হবে ফেসবুক অ্যাপটা ওপেন করার পর এই কর্নারে থ্রি ডট আইকনে ক্লিক করবেন থ্রি ডট আইকনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে নিচে একটু পেজেস নামের আরেকটা অপশন দেখতে পাচ্ছেন এই পেজেস অপশনে ক্লিক করবেন পেজেস অপশনে ক্লিক করার পর আপনার যে ফেসবুক পেজটাতে সেই সেটিংসগুলো অন করতে চান সেই পেজটাকে সিলেক্ট করে নেবেন সো আমি উদাহরণস্বরূপ এই পেজটাকে সিলেক্ট করে নিচ্ছি পেজটাকে সিলেক্ট করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখবেন এখানে কর্নারে কর্নারে এখানে একটা সেটিংসের লগো দেখতে পারছেন আপনারা সবাই এই সেটিংসের লগোতে ট্যাপ করবেন সেটিংসের লগোতে ট্যাপ করার সাথে সাথে সর্বপ্রথম যে একটা সেটিংস আসবে তা হলো জেনারেল নামের এই জেনারেল অপশনে আপনার খুব সহজেই ট্যাপ করবেন জেনারেল অপশনে ট্যাপ করার পর অনেকগুলো সেটিংস দেখাবে সেখান থেকে আপনি দুইটি সেটিংস অন করলেই খুব সহজে আপনার ফেসবুক পেজের ফলোয়ার ও লাইক বেড়ে যাবে সো প্রথমে আপনার এখানে নিচে একটু স্ক্রল করলে দেখতে পারবেন যে ফেজ ভিজিবিলিটি নামক একটা অপশন দেখতে পাচ্ছেন এই ফেজ ভিজিবিলিটি অপশনটা আপনার যদি আনপাবলিশ থাকে তাহলে প্লিজ পাবলিশ করে রাখবেন পাবলিশ করে রাখলে খুব সহজে আপনার ফেসবুক পেজটা অনেক মানুষের কাছে শো করবে শো করার ফলে কারো যদি আপনার ফেসবুক পেজটা ভালো লাগে তাহলে খুব সহজে তারা ফলো লাইক দিয়ে আপনার পাশে থাকতে পারবে আর ফেস ভিজিবিলিটিটা যদি আপনি অন রাখেন তাহলে আপনার এই ফেসবুক পেজটা খুব সহজেই বেশি অসংখ্য মানুষের কাছে আপনার ফেসবুক পেজটা অটোমেটিকলি প্রমোট হয়ে যাবে এবং যে কেউ চাইলে আপনার ফেসবুক পেজটা প্রবেশ করে আপনার ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারবে ফেসবুক পেজের দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ সেটিংসটা তা হলো সিমিলার পেজ সাজেশন এই সিমিলার পেজ সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস এই সিমিলার ফেজ সাজেশন অপশনটা যদি আপনি অন রাখেন তাহলে যে বড় বড় ফেজ রয়েছে সেসব ফেজ থেকে আপনার এই ফেজটাকে সাজেশনে আসবে সাজেশনে আসার ফলে যে কেউ আপনার বড় বড় ফেজ থেকে বড় বড় ফেজে প্রবেশ করলে আপনার ফেজটাকে সাজেশনে দেখতে পারবেন এবং ওরা চাইলে আপনার ফেসবুক ফেজটাকে ফলো লাইক দিয়ে পাশে থাকতে পারবেন সো আপনি এই সেটিংসটা অন করে রাখবেন এই সেটিংসটা অন করলেই দেখবেন কয়েকদিনের মধ্যে আপনার ফেসবুক পেজটা অটোমেটিকলি বুস্ট হয়ে যাবে ফেসবুক আপনাদের পেজটাকে অটোমেটিকলি বুস্ট করবেন এবং খুব সহজেই অতি দ্রুত আপনাদের ফেসবুক পেজের লাইক ও ফলোয়ার খুব সহজে বেড়ে যাবে সো আশা করি আজকের ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আসসালামু আলাইকুম